আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা অ্যারাবিয়ান মুভি থেকে আরবি শিখব চলুন শুরু করি هل تخشى الموت؟ هل تخشى الموت؟ হাল তাকসাল মাউত হাল তাকসাল মাউত অর্থ তুমি কি মৃত্যুকে ভয় পাও English are you afraid of death হাল তাকসাল মামুত তুমি কি মৃত্যুকে ভয় পাও হাল অর্থ কি তাকস অর্থ ভয় মৌত অর্থ মৃত্যু ওয়া হাল হোনাকা মিনলা লা ইয়াকশা ওয়া হাল হোনাকা মিনলা লা ইয়াকশা অর্থ এখানে কে মৃত্যুকে ভয় পায় না English is there anyone who is not afraid it হুনাকা অর্থ এখানে মিন অথবা মান অর্থ কে লা অর্থ না ইয়াকশা অর্থ ভয় هل هناك من لا يخشاه؟ أنا لا أخاف الموت أنا لا أخاف الموت আনা লা আ খৌফুল মৌত আনা লা আ খৌফুল মৌত অর্থ আমি মৃত্যুকে ভয় পাই না আনা লা আ খৌফুল মৌত অর্থ আমি মৃত্যুকে ভয় পাই না আনা অর্থ আমি খৌফ অর্থ ভয় আখৌফ অর্থ আমি ভয় পাই আনালা আখৌফ আমি ভয় পাই না আল মৌথ অর্থ মৃত্যুকে আল মৌথ অর্থ মৃত্যুকে ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরকাতু